আজ এমন এক বিষয় নিয়ে কথা বলবো যা আমাদের মস্তিষ্ককে চিন্তার এক নতুন দরজা দেখাবে খুলে দিবে এমন এক জগৎ যেখানে বিচরণ করে আমরা ভুলে যাব আমাদের চারিদিকের সব দুর্ঘটনা চিন্তা উদ্বেগ ও অসংখ্য সংখ্যায় সমস্যায় জর্জরিত আমাদের দেশ সমাজ পরিবার ও ব্যক্তি জীবন আসুন একটু ধীর লয়ে শ্বাস নিয়ে ঠান্ডা মস্তিষ্কে সুপ্রসারিত মনে ভিডিওটি দেখার জন্য নিজেকে প্রস্তুত করি আমার এই ভিডিও দুই ভাগে বিভক্ত প্রথম ভাগকে বলতে পারি মুখোশ কি দিয়ে তৈরি তা আর দ্বিতীয় ভাগ হচ্ছে মুখোশের আড়ালের চিত্র আসুন জেনে নিই আচ্ছা আমরা যে বেঁচে থাকি এই বেঁচে থাকা বিষয়টার কেন্দ্রবিন্দু কি নিশ্চয়ই ভেবেছেন বেঁচে থাকার কেন্দ্র নিয়ে মতামতের আলোচনার শেষ নেই কিন্তু সবই আপেক্ষিক এক নির্মোঘ সত্য বাস করে আমাদের সবার সামনে অথচ আমরা কেউই তা পরিলক্ষণ করি না তবে আজ করব আমাদের সকল কার্যক্রমের মূল যাকে ঘিরে আমাদের বছরের পর বছরের পড়া লেখা চাকরি বাকরি সারা দুনিয়ার ব্যবসা বাণিজ্য এই যে এত যুদ্ধ মারামারি তা কি একটু ভাবুন তো তা হচ্ছে পায়খানা পায়খানা করাই সমস্ত কার্যক্রমের মূল ভেবে দেখুন KG school primary school high school college ইউনিভার্সিটিতে বারো পনেরো বিশ বছর কেন কাটিয়ে দিচ্ছেন যেন এক নিরাপদ আর নিশ্চয়তার চাকরি পান চাকরি কেন দরকার যাতে খাদ্যের যোগান দিতে সমস্যা না হয় খাদ্য থেকেই পায়খানার উৎপত্তি এবং এই পায়খানাই আমাদের সব কিছুর কেন্দ্র এই যে ব্যবসা এই যে এত বড় বড় দেশি বিদেশি ব্যবসা প্রতিষ্ঠান এদের সবচেয়ে উপরের দিকের মানুষজন পরিচালক পরিচালিকা বা মালিক পক্ষ কি করেন তারা দিন শেষে অর্জিত শত হাজার কোটি টাকার চূড়ান্ত ব্যবহার কি খাওয়া দাওয়া শেষে পায়খানা করা আচ্ছা তাহলে এই যে দিন এনে দিন খাওয়া আর এই শত হাজার কোটি টাকার মালিকদের জীবনের মধ্যে পার্থক্য কি পার্থক্য হচ্ছে পায়খানা কে কত সুন্দরভাবে সুন্দর পরিবেশে করতে পারে সেটা বাস এতটুকুই পার্থক্য রাষ্ট্রীয় ব্যবস্থা একনায়কতন্ত্র হোক গণতন্ত্র বা সমাজতন্ত্র সব কিছুর মূলেই রয়েছে এমন এক সমাজ ব্যবস্থা দাঁড় করানো যেখানে সবার শান্তির এবং নির্ঝঞ্ঝার পায়খানার ব্যবস্থা নিশ্চিত হয় আর যদি এর ব্যাঘাত ঘটে যদি পায়খানার উপকরণের ঘাটতি দেখা দেয় বা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির জন্য জনগণের পায়খানা করার উপকরণ ক্রয়ে সমস্যা দেখা দেয় তখন তাদের রাষ্ট্রপ্রধানের উপর জনক্ষোভ রাষ্ট্রে দেখা দেয় বিশৃঙ্খলা এই যে রাশিয়া ইউক্রেন যুদ্ধ ভাবুন এর গোড়ায় কি রাশিয়া চায় তাদের দেশের মানুষকে যেন ভবিষ্যতে পশ্চিমা বিশ্বের আক্রমণের শিকার হয়ে পায়খানায় কোনো ব্যাঘাত ঘটাতে না হয় পশ্চিমারা কি চায় পশ্চিমারা চায় যেন রাশিয়ার ভয় না থেকে সারা দুনিয়ার সামগ্রিক নিয়ন্ত্রণ নিজেদের হস্তগত হয় এবং তাদের দিকে মনোযোগ আরও নির্বিঘ্নে ভালো থেকে ভালোতর গুণমানের পায়খানায় নিশ্চিন্তায় পায়খানা করতে পারে ঐতিহাসিক যত যুদ্ধ মারামারি আশা করি ভেবে দেখতে পারছেন তাহলে আরেকটি প্রতীয়মান বিষয় নিয়ে বলতেই পারেন যে এই যে প্রেম পরিণয় পছন্দ বা ভালোবাসার ছেলে মেয়ের সান্নিধ্য পাওয়ার জন্য লড়াই কাছে পাওয়া বা বিয়ে করার জন্য এত আবেগ অনুভূতির বিষয়টির ব্যাখ্যা কি এর সাথে এই পায়খানার কেন সম্পর্ক আছে ভেবে দেখুন এর মূল হচ্ছে যাতে প্রিয় মানুষটির সাথে সারা দিন যাপন করে দিন শেষে পায়খানার উপাদান একসাথে গ্রহণ করে প্রশান্ত চিত্তে পায়খানা ঘরে গিয়ে পায়খানা করতে পারা একসাথে জীবনযাপনের এক পর্যায়ে এক সন্তানের আগমন ঘটানো যাকে একই চক্রের মাধ্যমে বড় করে তোলা হয় পড়ালেখা চাকরি বাকরি বা ব্যবসা বাণিজ্যে জড়িত হয়ে যেন সপরিবারে নির্বিঘ্নে পায়খানা করার ব্যবস্থা নিশ্চিত হয় এখন একটু নিরোধ করে কিছু কথা ফেলা যায় ধরুন আপনার বন্ধু আপনাকে কোনো উপলক্ষে তাকে খাওয়াতে বলছে কথাটিকে শুধু এভাবে দেখলে হবে না এর আসল অর্থ উপলব্ধি করতে হবে সে আসলে বলছে বন্ধু আমাকে পায়খানা করার উপকরণ বিনামূল্যে প্রদান করো এই যে বিয়ের সময় শত শত মানুষজনকে দাওয়াত তাহলে এর মানে কি এর মানে আপনি বৈধভাবে নতুন আরেকজন মানুষকে দুনিয়াতে পায়খানা করাবার নিমিত্তে আনবেন সেই উপলক্ষে সেই ষোলোই মানুষ আনন্দ সহকারে নতুন জনতাদের জন্য পায়খানা করার প্রস্তুতি নিল আশা করি এতটুকু বিষয় আপনাদের জন্য পরিষ্কার কিন্তু শুধু কি এতটুকুই কাহিনী এখানেই শেষ না এখানেই আমার ভিডিওর দ্বিতীয় অংশের শুরু মনোযোগ দিয়ে শুনবেন আসলে পায়খানাতেই কাহিনী শেষ না এখন যা বলবো তা বলার জন্যই ভূমিকা স্বরূপ অন্য এত কথাবার্তাগুলো বলা এই সব কিছুর পিছনে রয়েছে আরো এক বিস্ময়কর তথ্য পায়খানা যে সমস্ত কিছু মূল এই বিষয়টি এক ভয়ঙ্কর শক্তিশালী পক্ষ আমাদেরকে বিশ্বাস করাতে চায় সেই শক্তিশালী ভয়ঙ্কর পক্ষ চায় যেন আমরা এই জাগতিক বিষয়াদি নিয়ে ব্যস্ত থাকি মুদ্রাস্ফীতি দ্রব্যমূল্যের দাম বাড়া সেই অনুসারে বেতন বৃদ্ধি না হওয়া রাজনৈতিক অশান্তি অরাজকতা একজনের অন্যজনের প্রতি ক্ষোভ ঘৃণা প্রেম ভালোবাসা হতাশা আনন্দ সুখ হাসি তামাশা উৎসব সব ধরনের আবেগ এগুলো সবকিছু আমাদেরকে শুধুই ব্যস্ত রাখার জন্য কিন্তু এর পিছনে রয়েছে এক বিশাল রহস্য যা এখন আর লুকোনো নেই হয়তো জানার পর ভাববেন এ কি করে সম্ভব এরা এতই শক্তিশালী এদেরকে তো আমরা অন্য চোখে দেখি তাহলে জেনে আসা যাক কারা সেই পক্ষ সেই পক্ষের নাম হচ্ছে মাছ জি মাছ মাছই এই সামগ্রিক আলোচিত বিষয়াদির পেছনের শক্তি বিশ্বাস হয় না তাহলে শুনুন পায়খানার দ্রব্য ভোক্তা হচ্ছে এই মাছ জাতি এবং এই মাছের চাহিদা মেটানোর জন্যই আমাদের সবার সকল কার্যক্রম যার মূলে রয়েছে পায়খানা ভেবে দেখুন কিছু বড় বড় পরিচিত শহরের কথাই উদাহরণস্বরূপ আনা যাক নিউ ইয়র্কের সমস্ত পায়খানা যায় লন্ডনের পায়খানা যায় থেমস নদীতে চীন দেশের প্রধান পায়খানাবাহী নদীর নাম ইয়েলো নদী দিল্লির পায়খানা যায় যমুনা নদীতে আবার এই সকল পায়খানা বহনকারী নদীরা গিয়ে মিলে সাগরে সাগর থেকে মহাসাগর এবার ভাবো এখানে কাদের বাস এখানে প্রতি জাকাত শুধুই পাবে প্রতি বিলিয়ন মানুষ প্রতিনিয়ত কেবল তাদের খাদ্য জগতেই ব্যস্ত ভেবে দেখুন কিভাবে করে তারা এসব তাহলে কি তাদেরও রাষ্ট্র বা সমাজ ব্যবস্থা শাসন প্রশাসন আইন কানুন আছে উত্তর হচ্ছে জি আছে তাদের সমাজ আমাদের থেকে কোনো অংশে কম জটিল নয় তাদের সমাজ ব্যবস্থা বরং আমাদের তুলনায় অনেক বেশি নির্মম অমানবিক হিংস্র এবং একই সাথে অনেক শৃঙ্খল সুন্দর গোছানো বটে জিজ্ঞেস করতেই পারেন তাহলে মাছ আমাকে তাকে ধরা পড়ে আমরা তাকে খাই এত ক্ষমতাধর এক সমাজের এই অসহায় রূপ কেন এই একমাত্র কারণেই হাজার বছর ধরে তারা আমাদের চোখে ধুলো দিয়ে আসছিল আসলে ধরা পড়া মাছগুলো তাদের সমাজ ব্যবস্থার একাংশই বটে যারা ধরা পড়ছে তারা মাছ সমাজের অপরাধী সাজাপ্রাপ্ত বা দণ্ডপ্রাপ্ত আসামি আসলে মজার ব্যাপার হচ্ছে তাদের প্রশাসনের সহায়তায় মৃত্যুদণ্ডের আসামিদের শাস্তি ব্যবস্থায় মাছের এই চিরন্তন ছদ্মবেশের অন্যতম প্রধান চাবিকাঠি আর একই সাথে তাদের খাদ্য ব্যবস্থায় অবদান রাখার অনেকটা বেতন হিসেবে কিছু আমিষ প্রদান করে তারা তাদের নৈতিকতার পরিচয় দিচ্ছে চিন্তা করে দেখুন আমেরিকা ইউরোপ রাশিয়া চীন জাপান অনেক শক্তিশালী দেশ তাই না এক এক দেশের কাছে এমন অস্ত্র গোলাবারুদ জমা আছে যা দিয়ে অন্য যে কোনো দেশকে ধ্বংস করা তাদের জন্য কোনো সমস্যাই না অথচ এমন ভয়ঙ্কর ধ্বংসকারী অস্ত্রশস্ত্র যা দিয়ে সম্পূর্ণ দেশ বা মহাদেশ ধ্বংস করা যায় পানিতে তা ব্যবহার করাই যায় না করলেও বাথরুমের এক বালতি পানিতে মেরে ফেলা মশা পড়লে বালতিতে যেমন অনুভূতি হয় তেমন মাত্র অনুভূতি হয় সর্বোচ্চ ভেবে দেখুন তাদের জগৎ যদি হয় পুরো বাংলাদেশ তারা শুধু আমাদেরকে মোহাম্মদপুরের সমান জায়গা ঘুরে দেখতে দেয় এর বেশি এত হাজার লক্ষ বছরের মানব সভ্যতায়ও তেমন একটা আবিষ্কার করা সম্ভব হয়নি মানুষ মহাবিশ্বের অন্য গ্রহে যেতে পারলেও হাতের কাছে সাগর মহাসাগরের নিচে গিয়ে মাছেদের আসল সমাজের অধিবাসীদের সাথে মোলাকাত করে আসতে পারেনি ভাবলেই কল্পনা করলেই উত্তর আরো পরিষ্কার হয়ে যাবে আপনাদের কাছে তবে আমি আর বেশি কিছু বলতে চাই না আমাকে সতর্ক থাকতে হবে এখন থেকে কারণ আমি তাদের কাছে ক্ষমার অযোগ্য কাজ করেছি তবে তার বিনিময়ে আমি হয়তো আপনাদের চোখ খুলে দিতে পেরেছি এবং এতেই আমি খুশি আশা করি আমার এই চোখ খুলে দেওয়ার প্রচেষ্টাকে সমর্থন দিবেন পায়খানা নিয়ন্ত্রণ করবেন পরশক্তির বিরুদ্ধে কিছু বলার কিছু করার সময় এখনই ধন্যবাদ